দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে সাগরে ঢেউ তুলে পাল ছিঁড়ে চল ভেসে যাই ভাসি দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে বদলে যাওয়া তুই মন ভেসে এই পাগলা হাওয়া গোলাপ চাপা চুই বেদুইন বাসনা বদলে যাওয়া তুই মন ভেসে এই পাগলা হাওয়া গোলাপ চাপা চুই খুঁজি রোজ ভাবে বল আসবি তুই কবে জেগে থাকি স্বপ্ন শিয়রে দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে হাসিটা বেশ আছে সুখে দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে আজকে নতুন নতুন তুই ইচ্ছে হওয়া যায় দেশে একটু তোকে ছুই যেভাবেই দেখি তোকে নতুন নতুন তুই ইচ্ছে হওয়া যায় দেশে একটু তোকে ছুই খুঁজি রোজ এভাবে বল আসবি তুই কবে জেগে থাকি স্বপ্ন শিয়রে দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে দেখেছি রোদ জলে তোর বৃষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে সাগরে ঢেউ তুলে পাল ছিঁড়ে চল ভেসে যায় ভাসি দেখেছি রোদ জলে তোর মিষ্টি আনন্দে মিষ্টি মুখে তোর হাসিটা বেশ আছে সুখে